হোয়াটসঅ্যাপ গাইজ বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি সবাই আজ ভালো তো আজকের ভিডিও হচ্ছে কি যে তোমরা সবাই এখন মোবাইল ঘাঁটো সবাই স্মার্ট সবার কাছে মোবাইল ফোন আছে কিন্তু তোমরা হয়তো অনেকেই জানো না যে মোবাইল থেকে কীভাবে ট্রেনের টিকিট কাটতে হয় ইভেন ট্রেনে বসে কিভাবে ট্রেনের টিকিট কাটবো তো উইদাউট পানিসেবেল তো সবার প্রথম আমাদের মোবাইলের হোম স্ক্রিনটা ওপেন করে নেওয়া যাক তারপর আমরা চলে যাব প্লে স্টোরে তো তোমরা তোমাদের মোবাইলটা অন করে নাও নিয়ে প্লে স্টোরে চলে যাও গিয়ে ওপেন করো করার পরে ওখানে গিয়ে তোমরা সার্চ করবে ইউটিএস ইউটিএস অ্যাপ যেটা রেলওয়ের মাধ্যমে আমরা টিকিট কাটতে পারি ঠিক আছে তো এই অ্যাপসটা তোমার ডাউনলোড করে নেবে ইউটিএস এখানে এটা ডাউনলোড করে নেওয়ার পরে তোমার মোবাইল নাম্বার ধরে যে কোনো টিকিট কাউন্টারে রেলওয়ে টিকিট কাউন্টারে গিয়ে বলবে আমার রেলওয়ে টিকিট রিচার্জ করব যে ইউটিএস রিচার্জ করব তো ওরা রিচার্জ করে দেবে রিচার্জ করার পরে এরকম তোমরা অ্যাপটা অন করার পরে ইন্টারফেস এরকম আসবে তো রিচার্জ করে নেওয়ার পরে তোমাদের রিচার্জ অ্যামাউন্ট দেখাবে তো এবার তোমরা কীভাবে টিকিট কাটবে এখানে তোমরা যেখান থেকে যাবে তো আমি দক্ষিণ বাসার থেকে যাবো তো দক্ষিণ বাসার লিখে নিলাম তো শিয়ালদা পর্যন্ত যাব তো শিয়ালদা লিখে না তো তোমরা ওইরকমভাবে লিখে নেবে নেওয়ার পরে নেক্সটে ক্লিক করবে নেক্সটে ক্লিক করার পরে এরকম গেট ফেয়ার অপশান আসবে গেট ফেয়ারে ক্লিক করবে তো এখানে দেখাচ্ছে দশ টাকা তো আমার দশ টাকা কাটবে তো বুক টিকিট করার পরে এরকম আমাদের টিকিট চলে আসবে ইভেন এবং আমাদের টিকিট চলে আসার পরে মোবাইলে একটা ওটিপি ঢুকবে তো তোমরা ইউজ করলে জানতে পারবে তো এখানে মোবাইল নাম্বার ও ওটিপিটা এন্টার করে দিলেই আমাদের টিকিটটা চলে আসবে তো তোমরা আশা করি এটা ভালোভাবেই করতে পারবে সো ইজি অপশান তো আমি এন্টার করে দিয়েছি এবং আমার টিকিট আসবে তোমরা তোমরা দেখো আমার টিকিট চলে এলো এবার আমরা আমাদের ট্রেনে করে ঘুরতে যেতে পারি এটা হলো কি যে paper print with paper ticket আর পেপারলেস করলে সেটা মোবাইলে থাকবে তো তোমরা পেপার পাবে না তো চলো ট্রেনে চড়ে নেওয়া যাক আর ভালো থেকো সবাই ভালো থেকো আর ভিডিওটা দেখতে থেকো ভালো লাগবে আর গুড বাই পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে thank you tata bye bye like comment share and subscribe please